hello friends welcome to our channel how to know technology and science চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিও আমি বলবো আপনাদের ভোডাফোনের একটি নতুন অফার যে অফারে আপনি পাবেন সম্পূর্ণ ফ্রিতে কোনো টাকা লাগবে না আপনি পাবেন পুরো দশ জিবি ডেটা আপনার কাছে যেই থাকে ভোডাফোন সিম আপনি যদি ইউজ করেন ফোর জি স্মার্টফোন তো চলুন এই অফারটি কী কী কী ডিটেলস আছে তো প্রথমে বলে দিই তো এই অফারটি আপনাকে পেতে গেলে প্রথমে একটা নাম্বারে ডায়াল করতে হবে one two three three six five তো নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো তো স্ক্রিনে দেখতে পাবেন আর তো এই নাম্বারে ডায়াল করার পর আপনাকে বলা হবে যে আপনি আপনি দশ দিনের জন্য পাবেন দশ জিবি ডেটা মানে প্রতিদিন পাবেন ওয়ান জিবি ডেটা মানে হাজার চব্বিশ ডেটা তো আমিও পেয়েছি অফারটি তো তাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম ভিডিওটি তো চলুন কীভাবে আপনি এই অফারটির লাভ পাবেন তো চলুন দেখে নেওয়া যাক এই ভিডিও তো দেখিয়ে দিই কীভাবে আপনি পাবেন এই অফারটি তো আপনাকে প্রথমে মেসেজ মেসেজেসে যেতে হবে দিয়ে আপনাকে চেক করে নেবেন যে আপনার কোনো ভোডাফোনের তরফ থেকে এরকম কোনো মেসেজ এসে নাকি সুখবর ভোডাফোন আপনাকে দিচ্ছে ফ্রিতে দশ জিবি ফোর জি ডেটা দশ দিনের জন্য এক দুই এক সরি আমি নাম্বারটা তখন ভুল বলেছিলাম তো নাম্বারটা যেটা ভুল বলেছিলাম সেটা হবে এক দুই এক তিন ছয় পাঁচ এই নাম্বারে কল করুন এবং পাঁচ টিপে ক্লেম করে নিন অফারটি ওয়ার্ল্ড কাপের রোমাঞ্চকর ভিডিও দেখতে ক্লিক করুন এটি তো বেসিক্যালি এটা ভোডাফোন সবাই সবাইকে দিচ্ছে দশ জিবি ডেটা দশ দিনের জন্য পুরো তো থ্যাংক ইউ ভোডাফোন ভোডাফোনের থেকে থেকে আমি ভোডাফোনকে কোম্পানিকে ধন্যবাদ জানাই তো আমিও পেয়েছি তো আপনি দেখে নিন ডেটা বেসিক্যালি আমি এখন জিও সিমের নেটওয়ার্ক ইউজ করছি তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পারি আমার ব্যালেন্সটি তো চলুন দেখে নেওয়া যাক আমার ব্যালেন্স তো বেসিক্যালি আমার ব্যালেন্স আছে চার পয়েন্ট সাতচল্লিশ টাকা তো চলুন আমার নেটওয়ার্ক মোডটিকে এখন ভোডাফোনে করে এবং আপনাদেরকে সম্পূর্ণ মানে দেখিয়ে দিই যে আমি দশ জিবি ডেটা পেয়েছি কিনা আর আপনাদেরকে একটা কল রেকর্ডিং শুনিয়ে দিই তো আপনি যখন কল করবেন সেই কলটি কীরকম হবে তো তার আগে আমি একবার নেটওয়ার্কটি চেক করে দেখে দিই তো আমি এটা three G four searching for the networks just wait and সি সিলি নেটওয়ার্ক কানেক্টেড হয়ে গেছে তো চলুন আমাদের ডেটাও হয়তো চলে আসবে কিছুক্ষণের মধ্যে সিম টু ঠিক আছে দেখুন আমাদের এইচ প্লাস এসেছে তো আমি আমার ইউটিউবটি জাস্ট ওপেন করছি তো যেহেতু কপিরাইটে ক্লেম আছে সেহেতু আমি কোনো মানে ভিডিও ওপেন করতে পারবো না তো আমি জাস্ট আমার ভিডিওগুলো ওপেন করে দেখাবো সেহেতু আমার কপিরাইট ভিডিও তো আমার ভিডিও আমি আপলোড করতেই পারি তো দেখুন আমার মানে যেরকম স্পিড দেয় সেরকমই বেসিক্যালি স্পিড তো মানে বিশাল খারাপই রয়েছে থ্রি স্পিড ভীষণ খারাপ তো আমার একটা ভিডিও প্লে করে দেখা যাক কীরকম মানে ভোডাফোনের মানে নেটওয়ার্ক স্পিড আছে তো থ্রি জি চলছে ফোর জি তো এখন ঘরের মধ্যে নেই বাড়ি গেলে তো ভীষণ স্লো নেটওয়ার্ক মানে প্রচুর স্লো এত স্লো বলা যায় না বিশাল স্লো ভয়ঙ্কর স্লো তো দেখে নিয়েছেন আর তো এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে আমার ব্যালেন্স কত তাহলে বুঝে যাবেন এটা কি সত্যি পেয়েছি কি না পাইনি তো কল যাচ্ছে তো কল কানেক্টেড তো দেখে নিন আমার ব্যালেন্স আছে চার টাকা সাতচল্লিশ পয়সা তো আমি আবার ডেটা অফ করে দেখে দিই তো আবার নেটওয়ার্ক ইউজ হয়েছে কত আবার নেট ব্যালেন্স কত আছে দেখে নিই ওয়ান টু ওয়ান নাম্বারটা কত ছিল one one one sorry star two hash two hash ঠিক আছে তো এই নম্বরে আমরা ভোডাফোনের নেট দেখি তো দেখে নিন আমার ভোডাফোনের ব্যালেন্স কত আছে আমার ভোডাফোনের ব্যালেন্স আছে ten GB ten GB how three four G internet pack as activate balance is ten GB valid উনিশে জুন টু থাউজেন্ড উনিশে জুন পর্যন্ত মানে ন দিন পাবো এটা বাপরে ভয়ঙ্কর ব্যাপার তো আর এই মেসেজ যে ম্যাসেজটা ছিল তো ঠিক আছে তো এই ম্যাসেজটা দেখে নিন hello your one zero two four zero point zero zero MB three G four G data piece activate now valid till উনিশ six two thousand nineteen to watch free movies and live TVs তো এটাতে আপনাকে আর একবার দেখিয়ে দিই কী করে কল করতে হবে ওয়ান টু ওয়ান থ্রি সিক্স ফাইভ কল করো ये ऑफ पहले से ही आपके मोबाइल नंबर पर एक्टिव है Vodafone supernet 4G data strong network से जुड़ने के लिए धन्यवाद তো তো শুনতেই পেলেন আপনারা কি বললো তো আমি পেয়ে গেছি তো আপনাদেরকে কল রেকর্ডিংটা শুনিয়ে দিই যখন আমি পেয়েছিলাম সেই কল রেকর্ডিংটা बजाय दस जी मुफ्त डेटा ऑफर एक्टिवेट करने के लिए इस ऑफर को एक्टिवेट करने के लिए पाँच दबाए पाँच किलोम तक आपकी 10 दिनों के लिए मुफ्त 10 जीबी सर्विस एक्टिवेशन रिक्वेस्ट प्राप्त हो गई है अगर ये सर्विस आपके नंबर के लिए वैध होगी तो आपको सर्विस एक्टिवेशन पर एसएमएस द्वारा सूचित किया ঠিক আছে তো जाएगा এইভাবে আপনি আপনার ড- দশ জিবি ডেটা নিয়ে নিন এবং এনজয় করুন আইপিএলটা সরি আইপিএল না আইসিসি ক্রিকেট এনজয় করুন মুভি দেখুন এবং যত পারেন এনজয় করুন thank you stay happy stay cool আর আমাদের এরকম মানে আমাদের কোনো চ্যানেলে ফেক ইনফরমেশন থাকে না তাই আমার আমরা সবসময় মানে আহ, সবসময় ট্রাই করি ট্রাস্টেড এবং মানে আসল ইনফরমেশনটা আপনাদের পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে বেলাইকন প্রেস করুন তাতে পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশন আমি পেতে পারেন তো stay happy stay cool bye